আর আপনারা কাপড়ের ফেব্রিক্সের অনেকে বলেন যে আমাদের ভাইয়া দাম কম বা অন্য জায়গায় আমরা কমে পাচ্ছি কেন আপনাদের থেকে নেবো তো তাদের জন্য হলো আপনারা কাপড়ের ফেব্রিক্সটা দেখে নেবেন দেখেন আমাদের যে ফেব্রিক্সটা আছে এটার স্মুথনেস বা এটার আপনার ফেব্রিক্সের যে একটা ফিনিশিং এটা দেখে নেন আমাদের সেলাইগুলো দেখেন শোনেন এ দেখেন সেলাইগুলো আমাদের হ্যাঁ অনেকে বলেন ভাই সেলাই ছুটে যাবে কিনা এই দেখেন আমাদের সেলাইগুলো এগুলো কিন্তু ছোটার কোনো চান্স নেই হ্যাঁ এই যে আমাদের সেলাইগুলো দেখেন এদিকে এলাস্টিক দেওয়া থাকে যে আমাদের সেলাইগুলো এগুলো ছোটার কোনো চান্স নেই আমাদের যেটা আছে এটা অরিজিনাল তুর্কি আমাদের কাপড় এবং ফিনিশিং দুটোই ভালো হবে এবং আমাদের কালার গ্যারান্টি আছে আমাদের ফিনিশিংটা দেখলে আপনি কাপড় যখন আপনি স্পর্শ করবেন টাচ করবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে কাপড়ের ফিনিশিংটা কীরকম এতটুকু কাপড়গুলো এটা হলো বাড়তি এটা হাতলের প্রথমে স্টিচটা দেখান এই যে আমাদের ফেব্রিক্স এটা যে স্টিচ হবে টু ডিলে যে ফেব্রিক্সটা স্টিচ হবে এটা যে কোনো সোফাতে ইজিলি সেটি ক্রিম কালার আমাদের এটা হলো কফি কালার মিল্ক কফির ভেতরে যারা নিতে চান এটা মিল্ক কফির ভেতরে এটা নিতে পারবেন এটা হলো আমাদের ঝুলের ফেব্রিক্স এটা হলো যে নিচে থাকবে যে ফেব্রিক্সটা হলো ঝুলের এটা স্টিচ নাই ঝুলের ফেব্রিক্সটা স্টিচ না তবে আমাদের এই ফেব্রিক্সটা স্টিচ হয়ে যায় লেমন কালার আমাদের বহু কালার আর আইটেম আছে দেখেন স্কাই ব্লু কারণ এগুলো হলো আমাদের স্ট্রাইট কালার এগুলোর ভেতরে দেখতে পারেন এগুলোর রেডটা আবার ওই সলিড কালার থেকে বেশি এটাও সেম আপনার স্টিচ হবে সাইডে দুই পাশে স্টিচ যে দুই পাশে স্টিচ হ্যাঁ এই পাশটা আপনার বেশি স্টিচ হবে আর হলো এই সাইড স্টিচ এগুলোর মধ্যে আমাদের প্রায় পনেরো থেকে বিশটা কালার্স হবে এই যে দেখেন এই কালার্সটা কত সুন্দর একটা কালার দেখছেন এই কালারটা দেখেন একদম মানে ফুটে থাকবে কালার্সটাই দেখেন এই যে আমাদের একটা কালার্স অনেক সুন্দর অনেক লাইটফুল এই একটা কালার্স এই একটা কালার্স ঢাকার ভেতর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান গিয়ে বাসায় সেটিংস করে দিয়ে আসবে এবং কোনো প্রকার অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনার বাসায় সেটিংস করার পর তারপর আপনি আমাদের ফুল পেমেন্টটা করে দিবেন কি সলিডটা যেটা সলিডটা থেকে আপনার স্ট্রাইপের রেটটা একটু বেশি তো আমাদের আরও ফেব্রিক্স আছে প্রিন্টের ভেলভেটের তো ওগুলোর রেটটাও একটু বেশি তো এই কারণে আমরা রেটটা বলতে পারি না অনেককে দেখা গেছে যে আমরা আপনাকে সলিডের রেটটা দিলাম কিন্তু আপনি নিতে চাচ্ছেন প্রিন্টের বা আপনি নিতে চাচ্ছেন স্ট্রাইপের তখন হয় একটা ঝামেলা হয়ে যায় এই কারণে আমরা বলি যে আপনার সফর ছবিটা দেন তো ছবিটা দিলে আমরা একজ্যাক্ট প্রাইসটা দিতে পারি আর ঢাকার বাইরে হচ্ছে আমাদের কুরিয়ার আছে অ্যাসে পরিবহন এবং সুন্দরবন আমরা সেই কুরিয়ারে দিয়ে দিই ক্যাশ অন ডেলিভারিতে ওখান থেকে আপনারা পেমেন্ট করে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের